আজকালকার মেয়েরা দাড়িওয়ালা পছন্দ করে না থাকবান ছেলে পছন্দ করে না হুজুর পছন্দ করে সব গাঁজা ঘর পছন্দ করে গাঁজা গাঁজাখর গাঁজাখর ছি বমি আসে আমার বমি বমি বমি এত মেজাজটা খারাপ হয় ছি এখানে নাই অন্য জায়গায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসিফ হুজুর যে কথাটি বলেছেন এই কথাটির মধ্যে আমি একমত নয় হয়তো বা আমার মতো আপনারাও অনেক রয়েছেন একমত নয় আসিফ হুজুর যে কথাটি বলেছেন পৃথিবীতে বর্তমান মেয়েরা তাকোয়াবান ধারিওয়ালা হুজুরদের ছেলেদের পছন্দ করেন না গাঁজাখোরদের পছন্দ করেন তার মানে কি আসিফ হুজুর বলতে চাচ্ছেন যে এটাই যে পৃথিবীতে যত ছেলে রয়েছে যত পুরুষ রয়েছে যাদের দাঁড়ি নেই তারা সবাই গাঁজাখোর আর যারা হুজুর না তারা সবাই গাঁজাখোর এই কথাটা কিন্তু এদিকেই চলে আসছে ওনাকে বলা উচিত ছিল যে বর্তমান হুজুররা বর্তমান কিছু কিছু মেয়ে রয়েছে যারা ধারিওয়ালা ছেলে এবং হুজুরদেরকে একটু কম পছন্দ করে এটা বলতে পারত তিনি যেখানে বলে ফেলছেন যে তাকোয়ালা তাকোয়াবান এবং দাঁড়িওয়ালা হুজুরদের মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে আমাদের দেশে সবচেয়ে গাঁজাখোরদের তার মানে সেই দুই লেভেলের মানুষ ছাড়া আর যে মানুষগুলি রয়েছে তারা সবাই কি গাঁজাখোর যেমন কি আর্মি বিডিআর প্রশাসনের যত লোক আছে চাকরিজীবী আছে এইটটি পার্সেন্ট লোকের দাঁড়ি নেই আর দাঁড়ি রাখে কোন ছেলে দাঁড়ি রাখে যার ভিতরে একটু ইমানের ভালোবাসা আছে এবং অনেকেই দাঁড়িয়ে রাখে <clears throat> আমি এখনও ইয়াং জেনারেশান রয়েছি দাঁড়িয়ে রাখবো রাখার একটা সময় আছে হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হলে দাঁড়ির মর্যাদা রাখতে হবে এই ভয়ে অনেকে রাখে না আবার অনেকে রয়েছে দাঁড়ি রাখবে সময় হলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর গেলে দাঁড়িয়ে রাখবে আর এখন বর্তমানে তো সব ছেলেরাই মোটামুটি দাঁড়িয়ে রাখে স্টাইলিশ করে স্টাইলিশের জন্য অনেকে দাঁড়িয়ে রাখে আবার অনেকে স্ব ইচ্ছায়ও কিন্তু দাঁড়িয়ে রাখতেছে তবে আসিফ হুজুর যে কথাটা বলছে আসলে এই কথাটা যুক্তিসঙ্গত নয় এই কথাটার মধ্যে আমি একমত নই হয়তোবা আপনারা কি বলতে চান কমেন্টে জানিয়ে দিবেন আসিফ হুজুর যে কথাটা বলছেন সেটা হচ্ছে বাংলাদেশের সব ছেলেদেরকে একটা অপমান করা উনি বলতে পারতো যে বান এবং যাদের হুজুরদের মধ্যে অনেকে দাঁড়িয়ে লাম্বা লাম্বা রয়েছে তাদেরকে বর্তমান মেয়েরা একটু কম পছন্দ করে এটা হয়তো উনি বলতে পারতেন কিন্তু উনি যে এই কথাটা বলেছেন গাঁজাখোর সবগুলাকে পছন্দ করে হুজুরদের আর তাকোয়াবানদের পছন্দ করে না এই কথাটা কিন্তু মোটেও যুক্তিসঙ্গত নয় এটা সবাইকে একটা অপমান করা হলো বিষয়টি আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আমার কথায় যদি আপনারা কোনো রাগ করে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন